Thank

মেলা ডাক্তার জগদীশ চন্দ্র দাস স্বর্গীয় তারই মহাপ্রভু বাড়িতে নৃত্য সেবা হয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই গৌরাঙ্গ মেলার এই গৌরাঙ্গ মেলা আজ চলছে প্রায় চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর এক একটা জেনারেশান চলে যাচ্ছে বর্তমান যে জেনারেশান ছেলেরা এই কিশোর সঙ্গের পরিচালনায় এই গৌরাঙ্গ মেলাটাকে টোটালি একটা বৃহত্তর মেলাতে সৃষ্টি করেছে গতকাল যেমন আগড়িয়া হয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে যাকে বলে হুলি আজকে তার মহাপ্রভুর আগমন এবং একুশ গৌরাঙ্গ এসছেন এই মন্দিরে একুশ গৌরাঙ্গ এবং আমাদের এই দীনবন্ধুপুরে চার বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকা এবং নিত্যানন্দ মহাপ্রভু আগমনে একুশ গৌরাঙ্গের আমনে মানে উপস্থিতিতে আজকে এই উৎসব শুরু আজ থেকে আজকে রাত্রে রয়েছে ঠিক আটটায় আমরা আরম্ভ করব পূর্ব ঘোষিত অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসে গেছেন রামশঙ্কর দাস অধিকারী তার সম্প্রদায় আজকে রাত্রে পালাগান পরিবেশন করবেন এবং আগামীকাল সকাল নটায় পসরা গান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার যুগল মিলন পসরা গান দধি পসরা যাকে বলে হ্যাঁ, আগামীকাল এবং আগাম রাত্রে রয়েছে সন্ধ্যার প্রোগ্রাম রয়েছে পুতুল নাচ সেই আদি যুগের পুতুল নাচ হ্যাঁ নদীয়ার পুতুল নাচ গতকাল আগামী দিন রাত্রে এবং পরশু দিন পরশু দিন সকাল দশটায় থাকছে সকাল দশটায় থাকছে নরনারায়ণ সেবা গোবিন্দের প্রসাদ মহাপ্রসাদ দিয়ে নরনারায়ণ সেবা হবে এবং সন্ধ্যায় থাকছে সমাপ্তি অনুষ্ঠান গাজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছে গাজন আদি জয় মা কালী গাজন সংস্থা দিয়েই আমরা শেষ করব গৌরাঙ্গ মেলার ইতি টানব তোমার নাম আমার নাম গৌতম দাস ডাকনাম দুলাল দাস আমার বাড়ি বিগ্রহ আমি এসছি আমার গ্রামের অনুষ্ঠান কৃষক সঙ্গের অন্যতম সদস্য হিসাবে রয়েছি এবং আমার দাদু দাদামশাই চলে গেছেন তার বিগ্রহ নিয়েই আমি এখন চতুর্দিকে আমরা আনন্দ উপভোগ করে দিই ভক্তদের